যে বিষয়টা আলোচনা করছি করব খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা যদি মানুষ বুঝত এই বিষয়টা তাহলে যত ফেরকা দলাদলি বের হয়েছে ইসলামের নামে কোনো দলাদলি ফেরকা থাকতো না যেমন সাহাবিদের মধ্যে কোনো দলাদলি ছিল হুম সাহাবিদের মাসালাগত ইখতলাফ ছিল কিন্তু কোনো দল ছিল না আর আজকে আমাদের মধ্যে দলও বেশি হয়েছে এখতলাফও বেশি হয়েছে এখতলাফকে যতটুকু গুরুত্ব দেই তার চেয়ে বেশি গুরুত্ব দেই কাকে দলাদলিকে এখতলাফ আর ইফতেরাক দুইটা আলাদা জিনিস এখতলাফ হতে পারে মাসালাগত কিন্তু ইফতেরাক বা দলাদলি হবে না এই প্রসঙ্গটা এই আলোচনাটা আলাদা কিন্তু যে বিষয়ের কারণে তাদের মধ্যে একতা ছিল মানে ইফতেরাক দলাদলি ছিল না তার মৌলিক কারণ হল কোরআন এবং সুন্না তারা বুঝেছেন রসুল সাল আলাইসাল্লাম যেভাবে বুঝেতে চেয়েছেন ঠিক তারা ওইভাবে বুঝেছেন কথা বোঝা গেছে এই জন্য তাদের মধ্যে কোনো কি ছিল না দলাদলি ছিল না কিন্তু বাংলাদেশে পৃথিবীতে যত দল আছে সব দলই কি সঠিক এগুলোর মধ্যে সঠিক কয়টা একটা আর মিথ্যুক বাতিল পথভ্রষ্ট দলের সংখ্যায় কি বেশি তো আশ্চর্য হবেন প্রত্যেক দলের দলিলই হলো কোরআন বা হাদিস প্রত্যেক এমনকি কাদিয়ানিদের দলিল আছে কোরআনের মধ্যে বুঝেননি কথা কাদিয়ানিদেরও দলিল আছে কোরআনের মধ্যে ঠিক কথাটা ঠিক তারা দলিল পেশ করে কোথায় থেকে কোরআন থেকে যারা বোমা মেরে ককটেল মেরে মানুষ হত্যা করে মুসলমানকে মেরে ফেলে তাদের দলিল আছে কোথায় কোথায় কোরআনে আলী রদি আল্লাহকে যে মেরে ফেললো ওসমান রদি আল্লাহকে যে মেরে ফেললো খারেজিরা তাদের দলিল কি ছিল তাদের দলিল কি ছিল কোরআন এই জন্য আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন বললেন এই দিলিয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ইনসাফ করো তুমি ইনসাফ করছো না বলেন নাউজুবিল্লা আল্লাহ রাসুল ধমক দিয়ে বললেন ওই এই ব্যাদব এই পথভ্রষ্ট ফমাইয়া আদিল ইল্লামা আদিল এই ব্যাকুব আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে আর কে ইনসাফ করবে তাহলে যে আল্লাহ নবীকে বলছে তুমি ইনসাফ করো ইয়া মোহাম্মদ এই দিন মোহাম্মদ তুমি ইনসাফ করো যে কথাটা বলছে এ কি সঠিক পথের না জাহান নামের পথের জাহান নামের পথের ও নবীকে চিনেইনি তাই না এখান থেকে খারেজিদের উৎপত্তি তাই রসদাল্লাহ সাল্লাম বলেছেন যে সে যে দলিলটা পেশ করলো ইনিল হুকমে ইল্লা তুমি আল্লাহর ফাইসালা অনুযায়ী বন্টন করো আল্লাহ রাসুল বললেন কালেমাতু হাক্কিন উরিদা বিহা বাতেল আয়াতটা হক তার দলিলটা ঠিক কিন্তু তার অর্থ নিয়েছে কি বাতিল কি উরিদা বিহা বাতিল অর্থ নেওয়া হয়েছে কি বাতিল ঠিক একই আয়াত পেশ করে আলী রদি আল্লাহকে কাফের ফতোয়া দিল কাকে কাকে ফতোয়া দিল আলী রদি আল্লাহকে এদিকে এদিকে মানে আমার কথা বুঝছেন না তাই না বুঝতে পারছেন আলী রদি আল্লাহকে কাফের ফতোয়া দিল কোরআনের আয়ের দ্বারা আলী রদি আল্লাহ খুব কষ্টে বললেন কালেমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল তারা দলিলটা পেশ করছে সত্য কিন্তু এর অর্থ নিয়েছে কি বাতিল বলেন নওয়াজবিল্লাহ তাহলে এই কোরআন এবং হাদিসের বাতিল অর্থ নেওয়ার রেওয়াজ আল্লাহ রাসুলের যুগ থেকেই চলে আসছে তারা কোরআন হাদিসের অর্থ বাতিল নিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে আমার কথা কি পরিষ্কার তারা পথভ্রষ্ট হয়েছে অনেকে আজকের যুগে তো কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বাতিল ব্যাখ্যা করে বাতিল অর্থ নিয়ে মিথ্যা অর্থ নিয়ে পথভ্রষ্ট হবে না বাঁচার পথ কি বাঁচার পথ হলো এটাই হলো সবচেয়ে বড় সমস্যা যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরে বিশ্বাস করে করে না তাদের দলিল কোরআন এটা নিয়ে আবার দুইটা ভাগ হয়েছে দুইটা পীর আছে বাংলাদেশে একটা হলো জিকিরে খফি আর একটা হলো জিকিরে জলি একদল বলছে জিকির জোরে করতে হবে আর একদল বলছে কি জিকির আস্তে করতে হবে এইটা নিয়েই দুইটা দল হয়েছে এদেরও দলিল কোরআন আর একটা দল বের হয়েছে মুরজিয়া এদের দলিল কোরআন বর্তমানে সবচেয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে আহলে কোরআন আহলে কোরআন বুঝছেন যারা হাদিস মানবে না শুধু কি মানবে কোরআন মানবে এই দাবিটাই তাদের মিথ্যা দাবি তাদের সরম নাই হায়া নাই লজ্জা নাই বোধ নাই বুদ্ধি নাই বিদ্যা নাই জ্ঞান নাই একেবারে মূর্খ এবং একবার নিরেট একবারে অজ্ঞ জাহেলে মুরাক্কা বেড়া জাহেল না হলে কখনো তাদের নাম আহলে কোরআন দিত না কোরআন মানতে হলে আবশ্যক ফরজ হলো হাদিস মানা হাদিস ছাড়া কোরআন মানতে পারবে না অথচ আজকে আহলাদিস সমাজে যেমন জঙ্গি বের হয়েছে বিভিন্ন জায়গায় বের হয়নি বহু জায়গায় জঙ্গি সন্ত্রাসী বের হয়েছে যদিও মাদ্রাসা পড়ুয়া টুপিওয়ালার চেয়ে বেশি জঙ্গি এখন বের হচ্ছে যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখান থেকে এটা প্রমাণিত সত্য কোন বিজ্ঞ আলেম যাকে আলেম বলা হয় পৃথিবীতে কোন আলেম জঙ্গিবাদকে সমর্থন করেনি ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই ইসলাম যেখানে মানুষকে হাত তুলা হারাম বলেছে মুসলিম ওই ব্যক্তি মানসালেমাল মুসলিমুনা মিন লিসানিহি যার মুখের কথার আঘাত এবং হাতের আঘাত থেকে যে মুসলিম অন্য মুসলিমরা যে নিরাপদ থাকে যার হাতের আঘাত এবং কথার আঘাত থেকে নিরাপদ থাকে ওই ব্যক্তি হল মুসলিম মান হামালা আলাইনা সিলা ফলাইসা মিন্না রাসুসাল্লাহ সাল্লাম বলছেন মারেনি যদি শুধু এইরকম করে বুঝেননি কথা মারেনি শুধু কি চটটা মারার জন্য কেবল হাত তুলেছে যদি এইটা করে আল্লাহ রাসুল বলছেন ও আমার দলভুক্ত আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই আদর্শের মধ্যে এই দিনের মধ্যে কোনো জঙ্গি তৎপরতা খারিজি তৎপরতা থাকার কোনো সম্ভাবনা আছে ইসলামে কোনো চরমপন্থার সুযোগ নাই ঠিক তেমনি আয়াতের অপব্যাখ্যা করে আহলে কোরআনরা বলছে হাদিস মানা যাবে না আর এরা সবাই মূর্খ কোরআনের জ্ঞানও নাই হাদিসের জ্ঞান নাই তবে ফতুয়াটা আগেই দিয়ে নি যাদেরকে দেখতে পাবেন যেমন হিজবুত তাওহিদ আছে না বাইজেদ খান পণ্যের প্রতিষ্ঠাতা তার জামাই এখন চালাচ্ছে জামাইটা হলো ভূত একান্তই মূর্খ একবারে অজ্ঞ একবারে বেহায়া তার এলেম নাই কিন্তু কথা বলে মানুষকে পথভুষ্ট করে এই অজ্ঞ জাহেলের পিছনে যে ছুটবে তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করবেন মনে থাকবে আহলে কোরআন যারা দাবি করে শুধু হাদিস মানবো কি কোরআন মানবো হাদিস মানবো না তারা হলো কাফের তারা কি কাফের তারা কি কাদিয়ানিরা কি আহলে কোরআনরাও কি কাফের এরা মরে গেলে জানাজায় যাবেন না মনে থাকবে জানাজায় যাওয়া হারাম এরা যদি কষায়ের ব্যবসা করে কষাই বুঝেন তো তাহলে এদের দোকান থেকে গোস্ত কিনা যাবে না হারাম এদের জবে করা পশুর গোস্ত খাওয়া কি হারাম এদেরকে আপনাদের গোরস্থানে দাফন করবেন না মনে থাকবে এরা হলো কাফের কাফেরদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না অসুস্থ হলে দেখতে যাবেন না বোঝা যায়নি মনে হয় সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাপ হতে পারে সেটা আপনার ছেলে হতে পারে কিন্তু মারা গেলে দেখতে যাবেন না জানাজা যাবেন না দাফন করতে যাবেন না অসুস্থ হলে দেখতে যাবেন না মনে থাকবে যদি কাফেরকে কাফের না বলেন তাহলে আপনিও কি আপনিও কি মুশরেককে যদি মুশরেক না বলেন তাহলে আপনিও কি মুশরেক এবার আসুন ভ্রান্তির মূল কারণ আমাদেরও সচেতন হতে হবে বাংলাদেশে অধিকাংশ মানুষের ইসলামী দলগুলোর একটা বদ অভ্যাস তারা কোরআন পড়ে নিজের মতো বুঝে কোরআন পড়ে কার মতো বুঝে আচ্ছা কোরআন কি ওর উপরে নাজিল হয়েছে না মোহাম্মদের উপরে নাজিল হয়েছে তো ওর মতো বুঝবে কেন কোরআন কি ওর বাপের প্রত্যেক সম্পত্তি আমার নবীর উপরে আপনার নবীর উপরে মোহাম্মদ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এই অর্থটা তিনি ভালো জানেন না এই টেরা হুজুর ভালো জানেন হ্যাঁ এই তার সিঁড়া মুল্লা ভালো জানে না আল্লাহ রাসুল ভালো জানেন রাসুলের ব্যাখ্যাটা নিলে কি সমস্যা শুনুন এবার একটার পর একটা আয়াত বলছি ভালো করে কানে নেবেন আল্লাহ বলছেন একশো সাঁত্রিশ নম্বর আয়াত সোরা বাকারা আল্লাহ বলছেন ফাইন আমানু তারা যদি তারা যদি ইমান আনে বিমিসলিমা আমাং বিহ তোমরা যেভাবে ইমান এনেছে এখানে কাপ দ্বারাও বলতে পারতেন কিন্তু মিছিল দ্বারা বলেছেন আল্লাহ মানে অর্থটা এত শক্ত হয়ে গেছে এবার যে আল্লাহ সাহাবায়করামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেভাবে ইমান এনেছ ঠিক এইভাবেই একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে হুবহু যদি অন্যরাও ইমান আনে ফকাদিহ তাদাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে বুঝেছেন এবার আল্লাহ বলছেন নবী সাহাবিরা যেভাবে ইমান এনেছে ঠিক অন্য সকল লোক যত লোক ইমান আনবে যদি ইমানটা তাদের মতো হয় বুঝছেন এর দ্বারা বোঝানো হয়েছে শুধু ইমান না আকিদা আমল আখলাক এবাদত তাওকিফি এবাদতে মোয়ামালা যদি মোয়ামালার ক্ষেত্রে উসুল যেটা মূলনীতি যেটা সারি উসুল উদ্দিন যেটা এর সাথে যদি সাহাবিদের মিল থাকে দিহ তাদাও তবেই তারা হেদায়েত পাবে খুব কঠিন শর্ত অর্থাৎ আমাদের ইমান হতে হবে কাদের মতো উত্তর দেন কাদের মতো সাহাবিদের মতো এর যদি একটুকু ব্যতিক্রম হয় তাহলে আমরা হেদায়েত পাবো না আল্লাহ বলতে ফাঁকা দিহ তা দাও তাহলে সে হেদায়েত পাবে ওয়াইন তাওয়াল্লা পরের বাক্যটা যদি এই শর্ত থেকে এই শর্ত যদি কেউ মেনে না নেয় এই শর্ত থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে সে ভ্রষ্টতার মধ্যেই থাকবে সে জাহান্নামীদের মধ্যেই থাকবে সে বক্রতার মধ্যেই থাকবে বলুন নাউজবিল্লা কঠিন শর্ত কিয়ামত পর্যন্ত যার ইমান আমল আকিদা মানহাজ সাহাবিদের মানহাজের আলোকে সাহাবিদের আকিদার আলোকে সাহাবিদের আমুলের মতো হবে না সে ব্যক্তি কি সে ব্যক্তি কি পথভ্রষ্ট বাতিল আল্লাহ বলছেন চলুন আরো শক্ত কথা এসেছে হাদিসের মধ্যে ওটা পরে বলছি একশো পনেরো নম্বর একসুরা নেশা আল্লাহ রব্বুল আলম বলছেন অমাই রসুল তাবেনে এজাম যে পথে চলেছেন এই পথ এই মানহাজের বাহিরে যে চলবে আল্লাহ বলছেন নুয়াল্লিহিমাতাল্লাহ ও যেদিকে চলতে যায় আমি তাকে সেদিকে চলার সুযোগ করে দিব অনুসলিহি জাহান্নাম এবং আমি তাকে জাহান নামে আষাড়া মারব তাহলে শাস্তিটা কম না সোরা বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়তের আল্লাহ বললেন আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন তারা বক্রতার মধ্যে থাকবে ভ্রষ্টতার মধ্যে থাকবে তারা জাহান নামের পথেই থাকবে আর এখানে বললেন নুসলিহি জাহান্নাম যদি সাহাবা কেরামের এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মানহাসকে না ধরে তাহলে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব কে বললেন জাহান নামে আসার দিবেন আল্লাহ রসুল বলছেন দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আপনারা বারবার শুনেছেন আমি ওইদিকে যাব না আল্লাহ রাসুল বললেন বানিসরায়েলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে কুল্লুহুম ফিন্নার ইল্লামিল্লাতাও ওয়াহেদা এই তিয়াত্তর কাতারের আমার উম্মতের তিয়াত্তর কাতারের মধ্যে কাতার কিন্তু কাতার কোথায় হয় বাজারে কাতার কোথায় হয় বাজারে হ্যাঁ মসজিদে কিসের কাতার তাহলে বোঝা গেল বোঝা গেল দলাদলি হবে নামাজ যারা পড়ে তাদের মধ্যেই বুঝেননি মনে হয় ভাষাটা কি এরাই তিয়াত্তর কাতারের বাহাত্তর কাতার কোথায় যাবে কোথায় এক কাতার যাবে কোথায় জান্নাতে সাহেবেরা প্রশ্ন করলেন তাহলে ওই জান্নাতি কাতার কোনটা তাই না রসুল সাল্লাহ সাল্লাম উত্তরটা কি দিলেন মানা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ যে পথ যে নীতি যে পদ্ধতি যে মানহাজের উপরে আছে এর উপরে এটাকে যারা একটে ধরে থাকবে তারা ওই জান্নাতি কাতারে থাকবে এবার বুঝে আসছে বুঝে আসছে কানের মধ্যে ঢুকছে তো ঢুকেনি এখনো এখনো ঢুকেনি আরেকটা কঠিন শর্ত বলেছেন মুস্তাদাকে হাকিমে আসছে তিনশো আঠারো নম্বর হাদিস এই হাদিসে একটা শব্দ উল্লেখ করেছেন আল্লাহ রাসুল কঠিন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে সাহাবিদের গ্যারেন্টি নেননি গ্যারেন্টি দেননি বলছে আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে যে মানহাজের উপরে আছে এর উপরে যারা থাকবে তারা কি জান্নাতি তাহলে রাসুলের মৃত্যুর পরে কি হবে এই গ্যারেন্টি আল্লাহ রাসুল নেন বলছে আমি এবং আমার সাহাবিরা আজকে যে নীতির উপরে আছে আজকে আগামীকাল না আমি আগামীকাল নাও থাকতে পারি আমি সাহাবিদের দেখছি তারা সঠিক নীতির উপরে আছে দেখেন এই হাদিসটা আরো শক্ত করে দিয়েছে বন্ধুরা আমার চলুন এখন বুঝে নি আমরা একটু ভাগ করে দিই আপনার আচরণ হবে কার মতো আল্লাহ রাসুল এবং সাহাবিদের মতো তাবেইদের মতো মনে থাকবে কেন সাহাবিদের মতো হবে তাবেইদের মতো হলো উসমান বিন মাহজুন রদিয়াল্লাহ আনহ মুস্তাদা আহমদের হাদিস সনদে একটু ত্রুটি থাকলেও কেউ কেউ এটাকে হাসান বলতে চেয়েছেন কিন্তু সার্বিকভাবে সালাফ শব্দটা আল্লাহ রাসুল বহু জায়গায় ব্যবহার করেছেন বুখারি মুসলিম বহু জায়গায় আসছে কিন্তু যখন উসমান বিন মাহজুন রদি আল্লাহ মারা গেলেন তখন তিনি উল্লেখ করলেন আখি সালাফুনা সলেহ আমাদের ভাই উসমান বিন মাজুন তিনি হলেন পূর্বগামী আগে চলে গেছেন একজন সৎ বান্দা তিনি হলেন আমাদের নেক বান্দা এখান থেকে আসছে কি সালাফুনাস সলে এই আমরা বলি সালাফে সালেহীন কথা মনে থাকবে আগে যিনি চলে গেছেন এখন আমরা আমাদের আখলা হতে হবে কাদের মতো আল্লাহ রাসুল এবং সাহাবেদের মতো কেন আল্লাহ রাসুল বলছেন খয়রুন নাসে করনি সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম আমাদের উম্মতের যারা লোক তাদের উত্তম মানুষ হলো আমার যুগের মানুষগুলো যারা নেকবান্দা তার পরের যুগের অর্থাৎ সাহাবিদের যুগের তারপরের যুগের অর্থাৎ তাবেদের যুগের আর একটা রেওয়ায়ত আসছে তারপরের যুগের কিন্তু রাবি এখানে বলছেন আমার সন্দেহ হয় আমি তাবে তাবে পর্যন্ত যাচ্ছি না তবে কেউ অর্থ নিলে কোনো সমস্যা নেই তবে মোতামত একবারে গ্রহণযোগ্য বক্তব্য হলো রাসুল সাল্লাহ সাল্লামের যুগ সাহাবিদের যুগ এবং কি তাবেদের যুগ এই তিনটা যুগকে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন শ্রেষ্ঠ যুগ বলেছেন কথা মনে থাকবে তাহলে রাজনীতি হতে হবে কাদের মতো উত্তর দেন এবার কালকে আসবেন আমার sir professor A K M Shamsul Alam sir আমার থিসিসের সেমিনারের দিনে স্যার বসেছিলেন কিন্তু একজন টিচার বিরোধিতা করে বললেন যে ইসলামী রাষ্ট্রের রূপরেখা হতে হবে আল্লাহ রাসুল এবং সার খলিফা এবং রামের মূলনীতির আলোকে এই কথাটা আমার থিসিসের মধ্যে লেখা আছে একজন টিচার অভিজ্ঞ টিচার আমার স্যার তিনি বললেন যে এই যুগে ইসলামী রাষ্ট্র কায়েম হবে সাহাবিদের আদর্শ নিতে হবে কেন বুঝেননি কথা যুগটা হলো এই যুগ আর মূলনীতি নিতে হবে কোথায় থেকে আল্লাহ রাসুল এবং সাহাবাগ্রাম থেকে আমাকে এখানে খুব শক্ত করে সমালোচনা করছিলেন কিন্তু স্যার পাশ থেকে পট করে বলছেন সামনে হাদিস আছে এইভাবে সমালোচনা করা যাবে না মা আনা আলাইহি ওয়াসহাবি এমন একটা উত্তর দিলেন স্যারের পরে একটা বাক্য বলেন স্যার পর্যালোচনা করেননি কিন্তু শুধু পুট করে এতটুকু বলে দিলেন সামনে হাদিস আছে কিন্তু এখানে সমালোচনা করা যাবে না আল্লাহ রাসুলের কথা কি মা আনা আলাইহি ও আসহাবি জান্নাতের পথে থাকতে হলে আমাদেরকে আল্লাহ রাসুল এবং সাহাবিদের মূল নীতি কি করতে হবে মানহাসকে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে এই যুগ চেঞ্জ হয়েছে তাই আমি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রাজনৈতিক সূত্র কখনো মুসলমান গ্রহণ করতে পারে না কথা বোঝা গেছে সূত্র গ্রহণ করার কারণেই তো কোরআন পড়ে কোরআন পড়ে যদি বিজাতীয় মতবাদকে মিশ্রিত করি তাহলে কোরআনের কোন